আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আমি শুভ রাহান আপনারা দেখছেন নিয়মিত ট্রাভেল শুভ রাহান তো কালকে আমি বলছিলাম ভিডিওতে যে আমি দর্শিয়াল মার্কেটে যাবো তো সময় হয় না এই জন্য আসা হয় তো আজকে আমি চলে আসছি দর্শিয়াল রিয়াল মার্কেটে তো আমার একজোড়া জুতা লাগবে সেটা তো আপনারা জানেন কালকের ভিডিওতে শুনছেন তো জুতাগুলা কেনার জন্য আমি দশ রিয়াল মার্কেটে আসছি আর এই যে দেখেন কি অবস্থা আমার অবস্থা কি এই দেশে প্রচণ্ড শীত অনেক শীত মানে এরকম শীত আমি বাংলাদেশে কখনোই ফেস করিনি তো শীতের কারণে আজকে দেখেন আমি কি অবস্থা কত কিছু গাই দিছি অনেক কিছু গাই দিছি তো আজকে এখান থেকে আমি এখন দশ রিয়ালের জুতা কিনবো তো আমি আপনাদেরকে দেখাবো এখানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ প্রোডাক্টস আছে যে দশ টাকা দশ টাকা আর তারপর আরও কম আছে পাঁচ পাঁচ রিয়ালও আছে পাঁচ রিয়ালও আছে তো এই জায়গাটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি আর দশ রিয়ালের মাল মানে জুতা কিনতেছি তো আপনারা দেখেন এখানে এই যে শার্ট এটাও দশ রিয়াল এটাও দশ রিয়াল এটাও দশ রিয়াল এই যে বাচ্চাদের এগুলা এগুলোও দশ রিয়াল হুম দশ রিয়াল করে এই যে টি শার্ট আছে তারপরে স্যান্ডু গেঞ্জি আছে এটা হলো পাঁচ রিয়াল এটা বেশি দাম না এটা হলো পাঁচ রিয়াল তো এখানে যে জুতারও কালেকশন আছে এই যে জুতা হিউজ পরিমাণ জুতা আছে এগুলো সব হলো দশ রিয়াল আমরা বাংলাদেশে যেরকম নর্মাল জুতা পরি এই যে দশ রিয়াল এনে যা আছে সব কিছুই দশ রিয়াল করে আবার পাঁচ রিয়ালও আছে আর জুতা যেগুলো আছে সব কিছুই দশ রিয়াল করে এখানে আবার শীতের পোশাক আছে এই যে কলারওয়ালা টি শার্ট আছে হ্যাঁ এই যে এই যে শীতের পোশাক দশ রিয়াল এই যে সুন্দর সুন্দর টি শার্ট সুন্দর সুন্দর টি শার্ট হ্যাঁ দশ রিয়াল করে অনেক সুন্দর না খুব স্টাইলিশ তবে সৌদি আরব স্টাইলিশ পোশাক খুবই কম একটু অন্যরকম আমি এখন যে শপটায় আছি এটা হলো সৌদি আরবের মিনি সুপার মার্কেট এখানের আপনার দৈনিক জীবনে যা প্রয়োজন সব কিছুই পেয়ে থাকবেন জামা কাপড় ছোট বড়দের সবার সব কিছুই পাবেন এমনকি হাড়ি পাতিল যা কিছু লাগে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে পাবেন এমনকি মেলামাইলের কিছু প্রোডাক্টসও এখানে পাওয়া যায় একদম সব কিছুই পাওয়া যায় দশ রিয়াল থেকে শুরু করে একদম নিচেও আছে উপরও আছে পাঁচ রিয়াল ছয় রিয়াল আড়াই রিয়াল এক রিয়াল এরকম করে প্রোডাক্ট এখানে পাওয়া যায় থেকে আমার জুতা কেনা শেষ তো কিনে টিনে এখন আমি যাইতেছি তো রাতের শহরটা একটু আপনাদেরকে দেখাবো রাতের সৌদি আরবটা তো আপনারা একটু দেখেন সৌদি আরবে অনেক বেশি ঠান্ডা এখন আমরা বাইকে আছি অনেক বেশি ঠান্ডা সেই জন্য আজকে আর রাতের শহর দেখবো না এমনকি আপনাদেরকে দেখবো না তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ